আপনারা দেখছেন online competitive tutorial YouTube dot com এর একটি চ্যানেল যেখানে ফ্রি ক্লাস করানো হচ্ছে তাই আমার হাম্বলি রিকোয়েস্ট সমস্ত সাবস্ক্রাইবারদের যেন তারা এই ক্লাসের সমস্ত ভিডিও প্রথম থেকে শেষ অবধি যেন পুরোটাই দেখে নয়তো অঙ্কগুলো সমস্ত অঙ্ক ঠিক বোঝা যাবে না এছাড়া প্রত্যেকের কাছে আরেকটি রিকোয়েস্ট হচ্ছে যেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই যেন সাবস্ক্রাইব করা হয় এবং নিজেদের পরিচিত যে কোনো বন্ধু তাদের সাথে যেন সোশ্যাল সাইটে অবশ্যই শেয়ার করা হয় এবং লাইক করা হয় ভিডিওগুলো তবে ইন্সপিরেশন পাওয়া যাবে এবং ক্লাসগুলো নতুন নতুনভাবে ভালো করে করানোর চেষ্টা করা যাবে অন্য কোনো চ্যানেলের মতো এখানে অল্প অল্প করে করানো হয় না পুরো জিনিসটা ডিটেলসে যেহেতু বোঝানো হয় আশা করি কারো কিছু প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব সেটা ঠিকভাবে করানোর তো আজকে আমি আবার শুরু করছি নেক্সট ক্লাস বর্গ এবং বর্গমূল ঘন ঘনমূল এর প্রথম অঙ্ক আমার হচ্ছে মান নির্ণয় যেটাকে ইভাবে বলা হয় রুট দুশো আটচল্লিশ প্লাস রুট একান্ন প্লাস রুট একশো উনসত্তর এইরকম অঙ্ক ক্ষেত্রে প্রথমে একশো উনসত্তরের লসাগু গণিত হবে তেরো তেরো একশো উনসত্তর জানি তাই দুটো তেরো গুণিত তেরো গুণ করলে কত হবে তেরো আসবে বর্গমূল তার জন্য এখানে ডাইরেক্ট তেরো বসিয়ে দিলাম তেরো আর একান্ন যোগ হয়ে যাবে তখন রুটটা উঠে গেল তেরো একান্ত যোগ করলে হচ্ছে কত একশো তেরো একান্ত যোগ করলে হচ্ছে চৌষট্টি চৌষট্টি বর্গমূল আমরা জানি আট আটে চৌষট্টি দুটো আটের জন্য আট বেরিয়ে যাবে এদিকে দুশো আটচল্লিশ আছে দুশো আটচল্লিশের সাথে আট যোগ হয়ে গেলে হচ্ছে দুশো ছাপান্ন এরপরে এই দুশো ছাপান্ন আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করেছি আগে শেখানো হয়েছে ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করার নিয়ম ডান দিক থেকে দুটো মাথায় দাগ দিয়ে দিয়ে আসতে হবে তো ছাপান্ন তারপর দুই তো এক একে এক যাবে একের ডবল দুই বছর ছাপান্ন না হলে এখানে তো তারপর ছয় দিয়ে যায় একশো ছাপান্ন গেল তবে অ্যান্সার হচ্ছে কত ষোলো তারপর নেক্সট অঙ্ক এই ধরনের অঙ্ক উদ্যাগ পরীক্ষায় রুট দু হাজার পঁচিশ সমান জিজ্ঞাসা চিহ্ন ইন্টু রুট একাশি দু হাজার পঁচিশ থেকে গেল জিজ্ঞাসা চিহ্ন থেকে গেল রুট একাশি আছে ঠিক আছে এই দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে আমরা ভাগ করিয়ে বর্গমূল করেছি যেখানে বর্গমূল্য এসছে পঁয়তাল্লিশ তাই আমি পঁয়তাল্লিশ বসিয়ে দেওয়া হলো আর আমরা নামটার মাধ্যমে তো সহজে বের করবো নয় নয় একাশি যে দুটো নয়ের জন্য একটা নয় বেরিয়ে যাবে তো এই জিনিসটাকে ঘুরিয়ে এদিকে আমাকে সমাধান করতে হবে মানে জিজ্ঞাসা চিহ্ন গুণিত নয় সমান পঁয়তাল্লিশ জিজ্ঞাসা চিহ্ন সমান পঁয়তাল্লিশ বাই নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তবে অ্যান্সার অ্যান্সার হবে কত পাঁচ এই ধরনের অঙ্ক খুব থাকে পরীক্ষায় তারপর চলে আসছি নেক্সট অঙ্কে এরপর চলে আসবো নেক্সট অঙ্কে এখানে দেখা যাচ্ছে যে রুট ওভার পাঁচশো পঁয়ত্রিশ দশমিক নয় দুই দুই পাঁচ আছে সমান জিজ্ঞাসা আছে মানে এটা আমাকে মান বের করতে হবে এরকম মান বের করা অঙ্কর ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে প্রথম অঙ্কটা লেখা তারপর আমাকে দশমিক থাকলে দশমিকটা কীভাবে তোলা যায় দশমিকের নিয়ম সেই নিয়ম অনুযায়ী দশমিক তুলতে হবে সেই নিয়মটা হচ্ছে আমরা জানি সবাই পরবর্তী ক্ষেত্রে আমি আবৃত দশমিক এবং দশমিকের চ্যাপ্টার করবো এবং ভার্সি আমি আলোচনা করবো আমি এখানে সরকার জিনিসটা বোঝানোর চেষ্টা করছি এখানে দশমিক তোলার প্রথমে এক বসিয়ে দিব তারপর আমাকে দশমিকের পর ডান দিকে কটা সংখ্যা আছে লিখতে হবে নয় দুই দুই পাঁচ মানে চারটা সংখ্যা তো এক বসিয়ে আমি তারপর চারটে শূন্য বসিয়ে দেবো তারপর দশমিক উঠে গেল দশমিক উঠে গেলে এখানে থাকছে কত সংখ্যা পাঁচ তিন পাঁচ নয় দুই দুই পাঁচ আমাকে এবার করতে হবে যেহেতু উপরে রুট আছে বর্গমূল চিহ্ন এটা বর্গমূল করতে হবে এরকম বড় সংখ্যার ক্ষেত্রে যেহেতু উৎপাদন পদ্ধতি পদ্ধতিতে বর্গমূল ব্যবহার খুব কষ্টকর ব্যাপার তাই ভাগ কমিয়েই আমাদের করতে হবে জিনিসটা আমি এখানে করে দিয়েছি ডান দিক থেকে দুটো দুটো মাথায় দাগ দিয়ে দিয়ে লাস্টে পাঁচ থাকছে প্রথমে দুই দুগুণে চার কারণ তিরিখকে নয় নয় যাবে না কোন সংখ্যা যাচ্ছে তাই এখানে চার বসে গেল তারপর পাঁচ থেকে চার বিয়ে করলে এক তার তিন পাঁচ নেমে গেল এবার দুইয়ের ডবল এখানে চার বসলো এরপর তিন দিয়ে যাবে কারণ চার দিয়ে বেশি চলে আসছে তিন দিয়ে গেলে একশো উনত্রিশ হবে এরপর বিয়োগ করা হয়েছে ছয় আসছে তারপর নয় দুই নামবে তিনের ডবল এখানে ছয় বসে যাবে এরপরে এক দিয়ে যাবে দিয়ে চারশো একষট্টি এখানে এক বসে গেল এরপরে এক এক ডবল দুই দুই বসবে চার ছয় বসে গেল তারপর বিয়োগ করার পরে দুশো একত্রিশ থাকছে দুই পাঁচ নেমে গেল পঁচিশ নেমে গেল এই পাঁচ দিয়ে মিলে যাচ্ছে তবে আমার বর্গমূল হচ্ছে কত দু হাজার তিনশো পনেরো আমি এখানে দু হাজার তিনশো পনেরো ডাইরেক্টলি লিখে নিলাম আর একটা জিনিস আমি বলবো সহজেই যেটা করা যায় বর্গমূলের ক্ষেত্রে শূন্য বর্গমূল খুব সোজা জিনিস যদি সেটা জোর জোড়া শূন্য থাকে যেমন এখানে একের পর চারটে শূন্য আছে সে দুইটা বর্গমূলের ক্ষেত্রে যেহেতু চারটে শূন্য বর্গমূলের সঙ্গে সবসময় অর্ধেক হয়ে যাবে তার মানে একশো হয়ে গেল এরপর শূন্যর ভাগও খুব সোজা জিনিস এগুলো আমি পরবর্তী ক্ষেত্রে শেখাবো শূন্য ভাগের ক্ষেত্রে কি নিচে যটা শূন্য থাকবে ভাগ করার সময় ডান দিক থেকে তটার পর দশমিক বসে যাবে যেহেতু দুটো শূন্য ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসছে পাঁচ এক মানে দুটো কারণ মানে তেইশ দশমিক এক পাঁচ হচ্ছে এর অ্যান্সার ঠিক আছে এরপর চলে আসছি আমি নেক্সট অঙ্কে এরপর চলে আমি নেক্সট অঙ্কে এখানে যেটা অঙ্ক হচ্ছে সেটা হচ্ছে যদি বান্ন বাই এক্স সমান রুট ওভার একশো উনসত্তর বাই দুশো উননব্বই হয় তবে এক্স এর মান কত এরকম অঙ্ক ক্ষেত্রে এটা খুব সোজা অঙ্ক বান্ন বাই এক্স রুট ওভার একশো উনসত্তর বাই দুশো উননব্বই লিখলাম বান্ন বাই এক্স থাকলে একশো উনসত্তরের বর্গমূল বের করে নিতে হবে তেরো তো তেরো মানে একটা তেরো বেরিয়ে যাবে তাই তেরো হয়ে গেল একই রকম আমি দুশো উননব্বই বর্গমূল বের করলে হবে সতেরো এরপর আমাকে যেটা করতে হবে এখানে কোনাকুনি গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ হয়ে যাবে বজ্র গুণ তো এক্স ইন্টু তেরো আর বাহান্ন কিন্তু সতেরো তো এক্স ওয়ান বাহান্ন কিন্তু সতেরো বাই তেরো এখানে কেটে দিতে হবে চার তেরো বাহান্ন তো অতএব এক্স ওয়ান হচ্ছে চার সতেরো আটষট্টি এর মান হচ্ছে কত আটষট্টি কেমনটা একটু বেশ বড় হয়ে গেছে আমার কিছু করার নেই এই ধরনের থাকে যদি এ সমান root five plus one by root five minus one এবং বি সমান মান দেওয়া আছে root five minus one by root five plus one হয় তবে A square plus A B plus B square বা A square minus A B plus B square সমান কত হবে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে বলবো যেহেতু এখানে প্রথমে দেখে নেওয়ার ব্যাপার আছে A square plus B square এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে আমি আগেই গণিতের সমস্ত সূত্র আমি পার্সে দিয়েছিলাম আবার এখানে বলেও দেবো তাই এক্ষেত্রে আমি যেটা প্রথমেই করতে হবে সেই সূত্র অনুযায়ী এ প্লাস বি কিংবা এ মাইনাস বি যে কোনো দুটোর মধ্যে একটা মান বের করে নিতে হবে আমি এখানে প্রথমে বের করে নিচ্ছি এ প্লাস বি এর মান এ এর মান হচ্ছে root five plus one by root five minus one বসিয়ে দিলাম বি এর মান হচ্ছে প্লাস আছে প্লাস বসিয়ে দিচ্ছি root five minus one by root five plus one এবার এখানে লসাগু root five minus one into root five plus one সেটা লেখা হচ্ছে root five plus one into root five minus one যেহেতু এখানে রুট ফাইভ মাইনাস ওয়ান আছে এই এইটা দিয়ে এটাকে লস এই করলে ভাগ করলে থাকবে কত এটা ঢেকে নিলে থাকে রুট ফাইভ প্লাস ওয়ান তাই root five plus one root five plus one গুণলে হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস একই রকমভাবে রুট ফাইভ প্লাস ওয়ান যদি ঢেকে নিই তাহলে থাকছে root five minus one root five minus one root five minus one গুণলে এখানে হয়ে যাবে plus root five minus one তার হোল স্কোয়ার এবার কথাটা হচ্ছে এখানে যেমন এই স্ট্রাকচারটা বা গঠনটা আছে এ প্লাস বি তার whole square plus A minus B তার হোল স্কোয়ার এটা যদি আমি ভেঙে করতে যাই অনেকটা টাইম লেগে যাবে কিন্তু এই যেহেতু সূত্র আকারে দেওয়া আছে তাই এটা আমার সূত্র সূত্র আকারে সরকারে বসিয়ে নেওয়াটা বেস্ট হবে আমি এখানে সূত্র লিখে দিচ্ছি two into A square plus B square এর যেটা সূত্র হচ্ছে A plus B whole square plus A minus B whole square এই ফর্মে বা আকারে আছে তাই টু ইন্টু স্কয়ার a মানে √5 ফাইভ তার স্কোয়ার করে প্লাস ওয়ান মানে বি এটা বি হচ্ছে প্লাস বি স্কয়ার করে দিলাম নিচেরটা একরকম হবে root five plus one five minus one যেটা স্ট্রাকচার আছে A plus B into A minus B যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র আমি সেই সূত্র অনুযায়ী এটাকে ফেলে দিচ্ছি রুট ফাইভ মাইনাস ফাইভ তার স্কয়ার মাইনাস ওয়ান তার স্কয়ার a মানে প্রথমটা বি মানে দ্বিতীয়টা এবার এখানে টু ইন্টু রুট ফাইভ এর স্কোয়ার মানে রুট ফাইভকে বার গুণ করলে কত হয় পাঁচ হবে একের স্কোয়ার মানে এক এখানেও সেই একই রকম রুট ফাইভ এর স্কোয়ার মানে ফাইভ ওয়ানের স্কোয়ার মানে মাইনাস ওয়ান ঠিক আছে তো টু ইন্টু পাঁচ আর এক ছয় নিচে পাঁচ থেকে বিয়োগ করলে চার হচ্ছে তাই এখানে বেরিয়ে যাচ্ছে দুই একে দুই দু দুগুণে চার আবার তিন দুগুণে ছয় কারণ মানে এ এ প্লাস বি এর মান হচ্ছে কত থ্রি এবার চলে আসি আরেকটা জিনিসের মান আমার যেটা দরকার সেটা হচ্ছে এ বি এই a এর মানটা বের করে নিতে হবে সেই ক্ষেত্রে √5 1 a এর মান হচ্ছে √5 1 বাই √5 1 b এখানে ab মানে a বি আছে তাহলে ইনটু বা গুণ গুণ গুণ √5 b এর মান হচ্ছে √5 1 বাই প্লাস ওয়ান এখানে কোণাকুণি দেখা যাচ্ছে √5 1 √5 1 কেটে যাবে বা রুট √5 1 √5 1 কেটে যাবে কি 1 হবে 1 ওয়ান গুণ করলে ওয়ান হয় তাই ab এর মান হচ্ছে কত ওয়ান এবার চলে আসছে আমি প্রদত্ত যেটা রাশি দেওয়া আছে সেই রাশিতে A square plus A B plus B square বা A square minus A B plus B square এখানে দুটো জিনিস লক্ষ্য করছি A square plus B square আছে নিচেও দেখা যাচ্ছে A square plus B square আছে আমি সেই অনুযায়ী এই দুটো রাশিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি এ তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার বাইরে থেকে প্লাস এটি দ্বিতীয়ত A square plus B square minus A B বাইরে থেকে এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেটা সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি দুটো সূত্র আছে লিখে দিচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি তার whole square minus two A B আর একটা হচ্ছে এ মাইনাস বি তার whole square plus two A B কিন্তু আমি এ মাইনাস বি এর মান যেহেতু বের করিনি আমি এটার মান বের করেছি করেছি তার জন্য এই সূত্রটা আমি করেছি এ প্লাস বি তার whole square square plus B square A plus B তার minus two A B plus A B আছে বসে গেল দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্র করছি এ প্লাস বি তার minus two A B minus A বসে গেল এবার A plus B whole square হয়ে minus two A B plus A B যোগ বিয়োগ করলে A plus B whole square হয়ে minus two B minus A B দুটো একই জন্য যোগ হয়ে যাচ্ছে তার মানে তিন minus three A B A plus B এর মান পেয়েছি কত থ্রি তার জন্য এখানে বসিয়ে থ্রি এর স্কোয়ার মাইনাস এ বি এর মান ওয়ান পেয়েছি তার জন্য মাইনাস ওয়ান আবার এ প্লাস বি এর মান থ্রি পেয়েছি তার জন্য থ্রি বসে গেল মাইনাস থ্রি এ মানে থ্রি ইন্টু এ বি মানে থ্রি ইন্টু এ বি এর মান ওয়ান বসে গেল তিনের স্কোয়ার মানে নয় আর ওয়ান কত ওয়ান বসে গেল তিন দিকে নয় আর তিন একে তিন তো আট থেকে নয় দিকে একবার দিলে কত চার নয় থেকে তিনবার দিলে ছয় এবার আট আর ছয় দুই দিয়ে কাটা এখানে আট আর ছয় কাটাকুটি যাবে দুই দিয়ে দুই দিয়ে কাটাকুটি করলে হবে চার দুগুণে আট তিন দুগুণে ছয় তো চার বাই তিন হচ্ছে অ্যান্সার অঙ্কটা ঠিক আছে বোঝা গেল যদি আমার এই অঙ্কগুলো যদি বোঝা যায় খুব সহজে বোঝা যায় এবং ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে লাইক এবং শেয়ার করবে লাইক করলে যেটা সবথেকে বড় ব্যাপার আমি ইন্সপিরেশন পাই নতুন নতুন ভিডিও করার জন্য তাই অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর পারলে পুরো ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবে নয়তো কিন্তু বুঝতে এরপর চলে আসছে নেক্সট অঙ্কে এই ধরনের অঙ্ক মাঝে মধ্যে দেখা যায় স্টাফ সিলেকশন কমিশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে থাকে এক্সাম সেই এক্সামে সাধারণত এই ধরনের অঙ্ক দেখতে পাওয়া যায় বেশিরভাগ অঙ্কটা হচ্ছে root two plus root two plus root two plus dot dot dot infinity সমান হচ্ছে কত এই ধরনের অঙ্কে যেটা আমরা প্রথমে করতে হবে প্রথমেই এটা সমান ধরে নিতে হবে এক্স আমি এক্স ধরে নিলাম তার মানে আমি কি লিখতে পারি অথবা এক্স সমান এটা নেক্সট লাইন যেটা করলাম উভয় পক্ষের বর্গ এটা স্কয়ার এটা স্কয়ার উভয় পক্ষের বর্গ তো x এর স্কয়ার মানে x স্কয়ার হয়ে গেল এখানে এটা বর্গ করার জন্য এখানে যেহেতু এটা বর্গ করা হয়েছে প্রথম টুক উঠে গেলে থাকবে কত টু প্লাস একই রকম ভাবে সে আগের জিনিসই আবার আসবে ইনফিনিটি তাই x এর স্কয়ার থাকলো টু থাকলো প্লাস আবার এইটা সমান কত ধরেছি আমি আগে ধরেছি x তার জন্য এখানে বসে গেল x এটা আমি এখানে লিখে দিয়েছি এবার সবগুলোকে বাম সাইডে আনতে হবে x স্কয়ার এটা সাজিয়ে নিলাম মাইনাস এক্স প্লাস টু এদিকে গেলে মাইনাস টু এরপরে যেটা করতে হবে উৎপাদক করতে হবে আমাকে এক্স মিলাতে হবে মানে ওয়ান মিলাতে হবে তো সেটা দুই একে দুই হয় দুই থেকে একবার দিলে কত হয় এক মানে ওয়ান এক্স মিলাতে হবে তার জন্য দুই থেকে একবার দিলাম বাইরে এক্স থাকলো minus two x square minus x দিয়ে গুণ করলে টু এক্স মাইনাস হয়েছে প্লাস এক্স মাইনাস টু থেকে গেল সমান জিরো তার প্রথম দুটো থেকে যা কমন আসে সেটা আমি এক্স কমন আসে এক্স নিয়ে নিলাম থাকলে এখানে কত দুটো এক্স ছিল একটা এক্স থাকলো মাইনাস টু থাকলো প্লাস এখানে এই দুটো কিছু কমন আসে ব্র্যাকেটের থাকছে কত এক্স মাইনাস টু দুটো এক জিনিস এসছে এক্স মাইনাস টু নিয়ে নিলাম এক্স মাইনাস টু কমন চলে এলো বাকি থাকবে এক্স প্লাস ওয়ান বসে গেল সমান জিরো এক্স মাইনাস টু সমান জিরো অথবা কী হবে এক্স প্লাস ওয়ান সমান জিরো কারণ হচ্ছে কি আমরা জানি যে দুটি রাশির গুণফল একমাত্র শূন্য হবে তাই প্রথম মান কী হবে পৃথক পৃথকভাবে শূন্য হবে মানে আলাদা আলাদা হবে তার জন্য এখানে প্রথমটার সময় একটা জিরো দ্বিতীয়টা সময় একটা জিরো হয়ে গেল তো এক্স মাইনাস টু সমান জিরো অথবা এক্স সমান টু অথবা এক্স প্লাস ওয়ান সমান জিরো সনে অতএব এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কি এটা হচ্ছে একটা ঋণাত্মক মান এই ঋণাত্মক মান হওয়ার জন্য এক্স এর মান কখনো ঋণাত্মক হবে তার জন্য এক্স নট কি হবে মাইনাস ওয়ান এই মানটা গৃহীত হচ্ছে না তার জন্য এক্স এর মান হচ্ছে কত নির্ণয় মান হচ্ছে টু তার মানে এই জিনিসটা মান হচ্ছে কত आंसर হচ্ছে টু বুঝতে পারলাম এরপর আরেকটা একটা নেক্সট অঙ্ক করাবো শর্টকাটে আবারও বলছি পুরো ভিডিও আমার না দেখলে পরে কিন্তু কোনো অঙ্ক সম্পূর্ণভাবে বোঝা যাবে না তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমি বলছি এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার যেন করা হয় এই আশা রাখছি এরপর আমি আবার আরেকটা লাস্ট অঙ্ক করাবো এরপর এখানে দেখতে পাচ্ছি এই অঙ্কটাই যে দুটো বার দু হাজার চারশো এক সমান সেভেন টু পাওয়ার এক্স হয় এই ধরনের দেওয়া আছে তবে এক্স মান কত হবে এই ধরনের অঙ্ক আমি আগে প্রথমেই বলবো অঙ্কটা লেখার পর দেখতে হবে আমার এই সাইডে সেভেন টু পাওয়ার যেহেতু এক্স আছে সংখ্যাটা হচ্ছে কত সেভেন তাহলে এই সাইডে যে সংখ্যাটা থাকবে সেটা সাত দিয়ে হয়ে যাবে সাত দিয়ে আমি লসাগু করেছি এখানে চারটে সাত পাওয়া যাচ্ছে দু হাজার চারশো এক সমান কত seven into seven into seven এবার আমরা জানি চারটার সাথে গুণফল সমান হচ্ছে কত seven to the power four তাই আমি এখানে লিখে দিলাম seven to the power four এখানে seven to the power x আছে দিয়ে আমি উভয় পক্ষের বর্গ করে নিলাম তবে কি আমি উঠতাম ঠিক উঠাতে পারবো উভয় পক্ষের বর্গ করলাম তো এখানে থাকছে কত seven to the power four এখানে হচ্ছে seven to the power x দুই সাইডে যেহেতু সাত সাত আছে সাতের পাওয়ার তার জন্য সাতটাকে আমি অঙ্কে লিখতে পারি বাদ দিতে পারি বাদ দিয়ে দিলাম তাহলে ফোর সমান হচ্ছে কত এক্স কিন্তু বাদ দেওয়ার সময় একটা এক্স মনে রাখতে কিন্তু সাতের মান কখনো কিন্তু জিরো হয় না এবার জিনিসটা ঘুরে লিখতে পারি এক্স সমান ফোর তার জন্য এর মান হচ্ছে কত এক্স এর মান হচ্ছে ফোর ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবে এরপর আমি নেক্সট ভিডিও বেশ ভালো করে বানানোর চেষ্টা করবো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিছু প্রবলেম হলেও জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না